মাইন্ডেড ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি আমি অনেক সময় ভাবি যে আমরা হয়তো একই টাইমে জন্মগ্রহণ করেছি কিছু বন্ধুবান্ধব হয়তো অনেক আগে চলে যাচ্ছে অনেক সুখে আছে আবার অনেক বন্ধুবান্ধব কী হয় অনেক দুঃখে চলে যায় অনেকটা খারাপ সিচুয়েশানের মধ্যে চলে যায় এরকম কেন ঘটে তো এরকম আমার ছোটোবেলা থেকে আমি যখন ছোটো ছিলাম ছোটোবেলা থেকে এরকম একটা কোশ্চেন আমার মনের মধ্যে ঘুরছ কিন্তু আমি কিছুদিন আগে ভগবত গীতা যখন পড়ছিলাম সেখান থেকে আমি কিছু জিনিস পাই যেখান থেকে আমার পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে যায় যে এরকম কেন হয় আমাদের সাথে তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ভগবদ গীতার একটা লাইন বা একটা জায়গা যেটা শ্রীকৃষ্ণ বলেছিলেন প্রত্যেকটা মানুষকেই এই জন্মে তার কর্মফল ভোগ করতে হবে রাইট বন্ধু আপনি ঠিকই শুনছেন আপনি যেরকম কর্ম করবেন আপনাকে এরকম ফল ভোগ করতে হবে সেটা ভালো হোক বা খারাপ হোক কারণ একটা কথা থেকে কর্ম কখনো পিছা ছাড়ে না অনেকটা এইরকম অ্যাড যে পাপ ছাড়ে না বাপকে তো আজকে আমি তোমাদের সামনে এইরকম একটা গল্প তুলে ধরবো যেটা অবাস্তব মনে হতে পারে যারা ইম্পসিবল মনে হতে পারে কিন্তু একটা বাস্তব ঘটনা আমি তোমাদের কাছে শেয়ার করব। টেক্সাসের একটা অত্যন্ত গ্রাম হানি গ্রুপ সেখানে হেনরি নামের একজন কাজ ব্যবসায়ী বসবাস করত এবং সে একজন সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করে বা প্রেমে পড়ে এবং কিছুদিন তারা প্রেম করে এবং তারপর বিয়ে করবে বলে তারা প্রতিশ্রুতি দুজন দুজনকে দেয় কিন্তু কিছুদিন যাওয়ার পরে হেনরি ওই মেয়েটার সাথে ব্রেকআপ করে নেয় এবং এই যে আপের ঘটনাটা কী হয় ওই মেয়েটা মানে হেনরির যে গার্লফ্রেন্ড ছিল ও সহ্য করতে পারে না তারপর কি করে ও তার দাদাকে গিয়ে বলে এবং তার দাদা অত্যন্ত রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হেনরিকে খুন করার জন্য হেনরির বাড়িতে চলে আসে সেখানে এসে বন্দুক বের করে ডাইরেক্ট শ্যুট করে কিন্তু হেনরিকে গুলি লাগে না তার কানের পাশ দিয়ে লেগে বেরিয়ে চলে যায় এবং কাছে একটা গাছ ছিল সে গাটের মধ্যে গিয়ে ঢুকে যায় এই ঘটনা যখনই ঘটে হেনরির একদম কানের কাজ দিয়ে বেরিয়ে চলে যায় তো কান থেকে রক্ত বেরোতে থাকে আর হেনরির মাটিতে পড়ে যায় আর এই ঘটনা যখনই ঘটে তখন ওর যে গার্লফ্রেন্ড ছিল তার যে দাদা মেয়েটার দাদা ও ভেবেছে হেনরি হয়তো মারা গেছে তো এই যে জায়গাটাকে সে সহ্য না করতে পারে সে নিজেকে শ্যুট করে নেয় এবং এই ঘটনার কথা যখন তার বোনের কাছে পৌঁছায় আই মিন মেয়েদের কাছে পৌঁছায় তখন সেই মেয়েটাও নিজেকে সহ্য না করতে পারে যে তার বয়ফ্রেন্ড যে সেও মারা গেল এবং তার জন্য তার দাদাও মারা গেল সে নিজেকে শ্যুট করে নেয় তো এই ঘটনার পর হেনরি বেঁচে যায় কারণ ওকে তো লাগেনি ওর কানের পাশ দিয়ে বেরিয়ে গেছিলো একটু ট্রিটমেন্টও ভালো হয়ে যায় এবং ওখান থেকেও ছেড়ে চলে যায় ঠিক ওই ঘটনার কুড়ি বছর পরে ও আসে ওর পপার্টি বিক্রি করার জন্য গাছ বিক্রি করার জন্য লগভাগ আঠারোশো তিরানব্বই সালে এরকম একটা ঘটনা ঘটেছিল তাতে কুড়ি বছর পরে সে আসে তার প্রপার্টি বিক্রি করার জন্য এবং সেই গাছের চের এত মাটির নিচ পর্যন্ত চলে গেছিলো যাকে নর্মালভাবে কেউ কাটতে পারছিল না তো তখন শ্রমিকরা কি করে সেখানে ডাইনামাইট ইউজ করে এবং ব্লাস্ট করে দেয় আর যে কুড়ি বছর আগে যে গুলিটা গাছের মধ্যে ছিল সেই গুলিটা ডাইরেক্ট এসে হেনরির কপালে এসে পুশ করে এবং হেনরি ওখানে মারা যায় এবং এটা কোনো অবাস্তব ঘটনা নয় বা বানানো গল্প নয় একটা বাস্তব জায়গাটা আপনারা গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা প্রচুর বড় শিক্ষা পাই যে পাপ কিন্তু ছাড়ে না বাপকে যে যেরকম কর্ম করেছে তার ফল কিন্তু তাকে ভোগ করতে হবে অনেকে আমাকে বলি যে স্যার আমার এত কেন দুঃখ আমার কেন এত কষ্ট আমি তো কোনো ভুল কিছু করিনি কিন্তু যে মানুষরা ভুল করছে তারা খুব সুন্দর আছে তারা সুখে আছে একটা কথা বন্ধু মাথায় রাখবেন আপনারা এই যে সুখটা না যারা ভুল কিছু করে সুখ অনুভব করছে তারা ওটা সাময়িকের জন্য কিছু পাওয়ারফুল মানুষ তার থেকে কম পাওয়ারফুল মানুষকে দাবিয়ে রাখি তারা এটা ভাবে ও আমার কি বিগড়াতে পারবে আমি তো এত শক্তিশালী কিন্তু কর্মফল কখনো ছাড়বে না আজ থেকে তো যাই করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন কারণ আপনি যেটা করবেন তার ফল আপনাকেই করতে হবে এবং এই জন্মাই করতে হবে ওটা আপনি বিশ্বাস করুন আর না করুন কারণ পরে পস্তাতে গেলে কিছু হবে না পরে পস্তি কোনো লাভ নেই তো বন্ধু আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আপনারা কি রকমের ভিডিও চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা বা এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করবেন যাতে তারা কোনো ভুল কাজ না করে কোনো ভুল পথে না বাড়ায় সেই জায়গাটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের বা আপনার অতএব আপনার কাছের মানুষটাকে আপনার ঠিকঠাক ব্যবহার করুন আপনার কাছের মানুষটাও যেন মানুষের সাথে ঠিকঠাক করে ব্যবহার করে সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কাছে বেল আইকনটা বাজিয়ে অলে ক্লিক করে দেবেন তাহলে নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে আপনারা পাবেন আপনি পাবেন আজকের মতন এখানে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন